রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিএনএন টেক টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা হচ্ছে আবারও যে অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি আমরা সাতোশি কোরের সর্বশেষ যে অ্যানাউন্স বা অ্যানালাইসিস এবং বর্তমান হচ্ছে আপকামিং কোন কোন হচ্ছে এক্সচেঞ্জারে লিস্টিং হচ্ছে আমরা সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তবে একটা কথা হচ্ছে আপনাদের ধৈর্য সহকারে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যেহেতু এটা বড় একটা মেগা প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টটা আসলে কোথায় কোথায় কী হচ্ছে এবং সিস্টেম ওয়াইজগুলো কী কারণ আমরা অনেক কষ্ট করে আজকে অনেক দিন থেকে আমরা এটা মাইনিং করতেছি রেগুলার মাইনিং করে করে আজকে অবস্থানে এসেছি এবং চ অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমরা আজকে এই অবস্থানে এসেছি তো এরপরে যদি আমাদের কোনো সমস্যা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আসলে আমরা আমরা হচ্ছে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না তো আমরা যারা যারা এখানে ফলো করতেছি বা যারা যারা ভিডিওতে দেখতেছি সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা সবাই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন আমি প্রথমে সাতোশি করে ওপেন করলাম কোর ওপেন করার পর আমি সরাসরি মিতে চলে গেলাম গিয়ে সর্বপ্রথম যে বিষয়টা আমি দেখাবো যে ফ্রোজেন হচ্ছে আজকে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে কোরটা রয়েছিল আমাদের যে এখানে যে কোর রয়েছিল আজকে কিন্তু আমরা এখানে অ্যাভেলেবল যে অবস্থানে রয়েছিল এই অ্যাভেলেবল অবস্থানে আসলে এখান থেকে কিন্তু সবারই কিন্তু অলরেডি ম্যাক্সিমাম হচ্ছে ফ্রোজেনে চলে গেছে তো যাদের যায় নাই চিন্তার কোনো কারণ নেই পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে কিন্তু ফ্রোজেনে চলে যাবে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিচ্ছু নেই যতক্ষণ পর্যন্ত কোরে হচ্ছে এই কোর কয়েনটা ফ্রোজেনে যায়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উইড্রো দিতে পাবো না যখনই কোর কয়েনটা ফ্রোজেনে যাবে তখনই হচ্ছে গিয়ে আমরা একটু উইড্রো দিতে পাবো ফ্রোজেনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার অ্যাভেলেবল অবস্থায় কোরটা আমার কাছে ছিল ততক্ষণ পর্যন্ত আমার কাছেই ছিল ফ্রোজনে যাওয়ার পর আমার কাছে আছে কিন্তু এখন ফ্রোজনে যাওয়ার পর তার মার্কেট ক্যাপিটালে কিন্তু এটা হিসাব করতেছে তো অতএব আমরা সেই হিসাবের তালিকা হচ্ছে আপনি আমি আমরা সবাই পড়ে গেছি অলরেডি তো এটা নিয়ে চিন্তার কোনো কারণে আলহামদুলিল্লাহ আগামীকাল হচ্ছে আট তারিখ আমরা সবাই জানি কম বেশি যে আট তারিখ সন্ধ্যা ছয়টার মধ্যেই আমাদের হচ্ছে মার্কেট ক্যাপিটাল একটি লিকুইডিটি মানি অ্যাড হয়ে যাবে তো আমরা ততক্ষণ মতো অপেক্ষা করবো এবং লিকুইডিটি মানিটা কোথায় কোথায় আমাদের লিস্টিং হচ্ছে আমরা সেটা দেখব আমি আপনাদের সমস্ত এক্সচেঞ্জারগুলো দেখাবো যে কোথায় কোথায় লিকুইডিটি মানি হচ্ছে অ্যাড হয়েছে তো আমি এখন তাদের সর্বপ্রথম আমি তাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাব টুইটার অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে দেখাবো যে আসলে তাদের কি অবস্থা বর্তমান আরেকটা এর মাঝে একটা কথা বলে রাখি যে আপনাদের অনেককে ফ্রি মানে গ্যাস ফি দিয়েছে গ্যাস ফিটা যেটা যে কারণে দিয়েছে গ্যাস ফিটা দেওয়ার মূলত কারণটা হচ্ছে যে আপনি আমি যে কোরটা উইথড্র করব এর যে একটা চার্জ রয়েছে সে চার্জটা কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে আমার কোথায় দেখাবে অলরেডি কিন্তু আমাদের টুইটারের একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা আমাদের কিন্তু আমি পাঁচটার আগ পর্যন্ত দেখেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ছিল এখন কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন হয়েছে এটা তো আপনার হচ্ছে সর্বশেষ যে কোরের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা আমি হচ্ছে ফলো করতেছি দেখি আমাদের সর্বশেষ কি অ্যানাউন্সমেন্ট রয়েছে সর্বশেষ হচ্ছে আমার কাছে যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটি হচ্ছে যে এই যে এই অ্যানাউন্সমেন্টটা কী দেখাচ্ছিল এটা এটা হচ্ছে যে time is a look into the current state of minded market formation of safety মানে আমাদের যে উইথড্র হবে বা লিকুইডিটি মানি অ্যাড হবে এবং যারা ব্যবহার করে রয়েছে তাদেরকে এটা আমাদের সতর্ক করা হচ্ছে এরপরে দেখবেন আপনারা যে একটার পর একটা ধাপে ধাপে বিভিন্ন ধরনের টুইট করেছে তারা সর্বশেষ এ দেখেন কি টুইট করেছে তারা যে দ্য কোর অ্যাড্রোপ is on of the largest smart contain ingression of all time due to the three sets of the event have a network congress is expression of February art মানে আর্ট মানে আমাদের কোডটা অ্যাড্রপটা লিস্টেড হচ্ছে আটই ফেব্রুয়ারি কংগ্রেস আমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানিয়েছে কোড টুইট থেকে তো এরকম আমাদের হচ্ছে অসংখ্য টুইট করতেছে তারা যেহেতু আর মাত্র একদিনে সময় নেই আমাদের হাতে তো সেক্ষেত্রে আমাদের যে টাইমটা এবং ডিউরেশনটা এখন আমি দেখাবো তারা কোন কোন এক্সচেঞ্জার তাদের কাছে নিচ্ছে বা কোন কোন এক্সচেঞ্জারের সঙ্গে তারা পার্টনারশিপ নিয়েছে সেই এক্সচেঞ্জারগুলো ফলো করবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এর মাঝে অনেকে এক্সচেঞ্জার অনেকে খুলেছেন তো হচ্ছে আমি হবি খুলেছি তারপর হচ্ছে কু কয়েনে হয়েছে বিট বিট হয়েছে এরপরে হচ্ছে গিয়ে আপনার আরও অনেকগুলো হয়েছে আমি সবগুলো লিঙ্ক আমার হচ্ছে ডিসক্রিপ বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেগুলো ওপেন করে নিতে পারেন আর পাশাপাশি এর এক মাঝে একটা কথা বলে রাখি যে আপনারা এর পাশাপাশি একটা আরও একটা প্রজেক্ট চলে আসছে এটা হচ্ছে ক্যাটস্টার প্রজেক্ট অলরেডি কিন্তু আমাদেরকে মনে হচ্ছে আছে আমার ওয়ালেট অলরেডি কিন্তু তিনশো চার ডলার আমি কেওয়াইসি করলে ইনস্ট্যান্ট উইড্রো দিতে পাবো তো এইটা আপনারা আমার হচ্ছে আমার ওই ডেসক্রিপ বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা দেখবেন এখন আমি দেখবো যে আসলে কোন কোন ওয়ালেটে কোর কয়েন হচ্ছে এক্সচেঞ্জ জারি নিয়েছে সেটি অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন আমাদের যে এক্সচেঞ্জের জারে যে লিস্টেড হয়েছে সেটা দেখাচ্ছি আপনাকে সাতোশি কোর এই যে score we the listed on বারো তেইশ দুই হাজার আট এখানে বারো তেইশ দেখাচ্ছে প্রথমে দেখাচ্ছে কি অক্সিতে হয়েছে তারপরে কি মেক্সি গ্লোবালে হয়েছে তারপরে হচ্ছে কয়েনের এক্সচেঞ্জে হয়েছে গেটওয়েতে হয়েছে তো আপনারা হচ্ছে আমি যেগুলো দেখাচ্ছি আপনারা ফলো করেন প্রথমে অক্সিতে অক্সি দেখাচ্ছে এরপরে দেখাচ্ছে মেক্সি গ্লোবাল দেখাচ্ছে কয়েন এক্সচেঞ্জ দেখাচ্ছে গেটওয়ে এটা দেখাচ্ছে তারপরে কি বিট কয়েন্ট্রি দেখাচ্ছে প্লক্সি এক্সচেঞ্জে দেখাচ্ছে BitMart exchange Huobi exchange KuCoin exchange Bitrue exchange মানে অসংখ্য অসংখ্য এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তিন ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা এক্সচেঞ্জার অলরেডি কিন্তু তারা লিস্টেড হয়েছে তো অলরেডি এক্সচেঞ্জার নিয়েছে তো আমাদের আসলে এটা অনেক অনেক অনেক একটা ভ্যালুয়েবল প্রজেক্ট দেখা যাচ্ছে একটা সময় গিয়ে বিটকয়েনের যে অবস্থা ছিল সেখান থেকে আজকে বিটকয়েন আছে আপকামিং চলে এসেছে তো আমাদের কোরটাও ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দেখবেন যে সেটা আমরা আশাবাদী যে আমাদের কোরটাও আমরা হচ্ছে বিটকয়েনের কাছাকাছি যাব যদিও আচ্ছা জানি না এখনও মার্কেট কীভাবে কী করবে বা হচ্ছে তারা তাদের হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তকে তারপর আমরা সবাই আশাবাদী যারা কোর নিয়ে কাজ করতেছি বা কোর মাইনিং করেছি তাদের হচ্ছে অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের এই আশাটা রয়েছে আর বিশেষ করে হচ্ছে আমরা যেগুলো টুইট করে বর্তমান সেই টুইটগুলো ফলো করব এবং নিয়মিত যে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো অবশ্যই ফলো করবেন আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই নতুন নতুন যা এসেছে সবগুলো আপনাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখবো আর বারবার বলতেছি আপনারা ক্যাটেস্টারটা মাইনিং করেন ক্যাটেস্টারটা মাইনিং করেন এটা অনেক অনেক অনেক বড় একটা প্রজেক্ট আর সেই ক্যাটেস্টারটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো ক্যাটেস্টারটা আপনাদের যেটা দেখাচ্ছি যে এইটা হচ্ছে যে ক্যাটেস্টার এই ক্যাটেস্টারে সর্বশেষ যে বিষয়টা দেখাবো যে আমার এখন পর্যন্ত আমার হচ্ছে আড়াই লাখ টোকেন ছিল সেখান থেকে কিছু টোকেন কাটিয়ে নেওয়া হয়েছে কেন যে আমার তিনশো চার ইউএসডিটি আমাকে দিয়েছে সেই তিনশো চার ইউএসডিটা যে আমি আমার ওয়ালেটে গেলাম ওয়ালেট জব দেখেন এই যে আমাকে তিনশো চার ইউএসডিটি কিন্তু আমি পাবো এখন কিন্তু আমি এই তিন কেওয়াইসি হওয়া মাত্র আমি তিনশো চার ইউএসডিটি পাবো এবং কেওয়াইসি আপডেট ভিডিও কিন্তু আমি অলরেডি অলরেডি দিয়ে দিয়েছি আমার ডিসক্রিপ বক্সে আছে যারা এটা ওপেন করেছেন কেওয়াইসি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই দেখে নেবেন এবং যারা এখন ওপেন করেনি তারা অবশ্যই ওপেন করে নেবেন যেহেতু সাতোশি কোরের ব্যাপার সাতোশি কোর এখন আমাদের হচ্ছে গিয়ে একটা অনেক বড় একটা প্রজেক্ট হয়ে দাঁড়াচ্ছে আমরা সেদিকে সবাই লক্ষ্য রাখবো আর একটা ব্যাপার হচ্ছে যারা যারা আমার হচ্ছে ভিডিওটা দেখতেছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন সর্বপ্রথম ভিডিও আপলোড uh, করলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে এবং আপনারা সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম